সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নিন হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন টেকমোবাইল টেকমোবাইল পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভিওর্স আপনাদের জন্য নিলাম আজকে নতুন একটা টিউটর টিউটরটা হচ্ছে আপনার ফোনের আইকনগুলো সব রঙিন করে দিন তো ভিওর্স টিউটোরিয়ালটা যাওয়ার আগে আমি ছোট্ট একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউ আমি টিউটোরিয়ালটা দেখাচ্ছি ভিওস টিউটোরিয়ালটা হচ্ছে প্রথমত আপনার ফোনের সেটিংসে যেতে হবে গিয়ে আপনার এখানে অ্যাবাউট এটা ক্লিক করতে হবে তারপরে আপনার সফটওয়্যার ইনফো তারপরে এজ এ বিল্ডার নাম্বার এটা তিন চারবার ক্লিক করলে পাঁচ সাতবার ক্লিক করলে এটা অন হয়ে যাবে দেখবেন তারপর ব্যাগে আসবেন আবার সেটিংয়ে যাবেন নিচে দেখবেন দেখবেন ডেভেলপার অপশন অপশনটি অলরেডি চলে আসবে চলে আসলেই নিচের দিকে আসবেন সেদিকে এসে এই যে স্যামুলেটেড কালার স্পেস এটাতে ক্লিক করবেন যে দেখুন এখানে রেড গ্রিন ব্লু ইয়েলো যেটা থান আমি সাধারণত রেড দিলাম যে ব্যাগ দেখেন আপনার ফেসবুক আইকনগুলো দেখেন এখন কি এখন কীরকম হয়ে গেছে তো ভিওর্স এইভাবে আবার যদি চান যে না আপনি আগের মতনই রাখবেন তাহলে আবার এই ডেভেলপমেন্ট অপশনে আসবেন এসে আবার সেই সেটিংটাই যেমন ঢুকবেন ঢুকে ক্রোন অফ করে দেবেন দিয়ে আপনি আগের সেটিং আসতে পারবেন তো ভিওর্স এই ছিল আমাদের টিউটোরিয়াল টিউটোরিয়ালটা যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও প্রতিদিন লেটেস্ট লেটেস্ট আপডেট পেতে বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবেন ভিউয়ার্স ভালো থাকবেন পরবর্তী টিপস নিয়ে আবার